বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গা যদি ডেকে বলি এসো হাত ধর চলো ভিজিয়া বৃষ্টিতে এসো গান গা আসবে না তুমি জানি আমি জানি অকারণে তবু কেন কাছে ডাকি কেন শোনো চলো জলে ভিজি শ্রাবণ কাছে থেকে তুমি কত দূরে আমি মরে যাই তৃষ্ণাতে চলো বলি এসো হাত ধর কেন মরে তৃষ্ণাতে এসো চলো জলে ভিজি শ্রাবণ রাতে বৃষ্টিতে বদলাতে by